গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আসো এই করোনার সময় তো আপনাদের কাছে আমার একটাই করাদের অনুরোধ আপনারা নিয়মিত মাস্ক পরুন স্যানিটাইজার করুন এবং পারস্পরিক দূরত্ব বজায় রেখে আপনারা চলাফেরা করুন সুস্থ থাকুন ভালো থাকুন তো দেরি না করে আজকে আমি একটা নতুন মেডিসিন রিভিউ নিয়ে আলোচনা করতে চাই তো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তো আজকে আমি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চাই এই ইসগি প্রাই ইসগি পাইরিন ট্যাবলেট সম্পর্কে আলোচনা করতে চাই এই ট্যাবলেটটির কি কাজ এই ট্যাবলেটটির কি সাইড এফেক্ট আছে এই ট্যাবলেটটি কখন খাবেন এটা কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করে তো এইসব সম্পর্কে আজকে আমি আলোচনা করব যে প্রাইন ট্যাবলেটটি খুবই একটা ভালো ট্যাবলেট এবং খুব ভালো কাজ করে এই ইসগিপ্রাইন ট্যাবলেটটি আজকে আমি আলোচনা করব ইসডিপারিন ট্যাবলেটটির কম্পোজিশন হলো paracetamol and diclofenac sodium tablet এটি ম্যানুফ্যাকচার করেন অ্যাবোর্ড কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি এই মেডিসিনটির দাম আছে ছিয়ানব্বই টাকা এই মেডিসিনটি এক পাতায় পনেরোটা থাকে এই মেডিসিনটির কী কী কাজ এই মেডিসিনটি পনেরো বছরের ঊর্ধ্বে বয়স যাদের প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট তারা এই মেডিসিনটি নিতে পারেন এই মেডিসিনটি দিনে দুবার খাবেন সকালে একবার রাতে একবার খাবার পর এই মেডিসিনটির কী কী কাজ এই মেডিসিনটি যে সমস্ত পেশেন্টের গায়ে হাতে প্রচণ্ড ব্যথা হাতে ব্যথা মাজায় ব্যথা পায়ে ব্যথা এক কথায় সারা শরীরে ব্যথা যেসব পেশেন্টের তারা এই মেডিসিনটি নিতে পারেন খুব ভালো রেজাল্ট আছে এই ইজি পারেন এই মেডিসিনটি তো এই মেডিসিনটির কিছু সাইড এফেক্ট আছে এই মেডিসিনটি খাওয়ার ফলে আপনার মাথা ঘুরতে পারে গা হাত জলাপোড়া করতে পারে ব্যথা করতে পারে তো এই মেডিসিনটি নেওয়ার আগে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নেবেন তো আজকে এই ইসগিপ্রাইন ট্যাবলেট সম্পর্কে আলোচনা করলাম যদি কেউ একটু হলে উপকার পেয়ে থাকেন তাহলে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার